এই ইলিয়াস রহমান জিয়াদিরে দেখ ভাই এই বুকটা ফাইরে দেখ তোর খাতে চাকু দেই আল্লাহর হুকুমে ফাইরে দেখ তিনটা নাম পাবি এক নম্বরে পাবি আমার আল্লাহর নাম দুই নম্বরে পাবি আমার নবীর নাম তিন নম্বরে দেখবি আমার মায়ের নাম গোল চিহ্নতে খোদাই করা মায়ের নামটা লেখা বারো বছর বয়সে মা হারাইছি আমি গৌহার ডাঙ্গা মাদ্রাসায় নয় বছর পড়ছি আমার গহর ডাঙ্গা মানুষে পড়ছে সেই হুজুর কর ওই যে আমার ছাত্র ভাই এই আমার ওস্তাদরা আমার ওয়ার শুনে আর কাঁদবে আল্লাহ ভক্ত বললেন না বলেন আমি জীবনে এত বড় হব কোনোদিন কল্পনাও করি নাই এই যে তোমরা আমার নাম শুনে চলে আসছো সেই প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছো শীতের মধ্যে আমার চেহারা দেখার জন্য না শুধু আমার সাথে হয়তো কারো ভালো লাগছে যে ইউটিউবে দিয়ে দেখি বাস্তবে সে কান্দাইতে পারে কিনা এই কামদানের পিছনে আমার কোনো ক্রেডিট নাই এলেমের শক্তি না একমাত্র আমার মায়ের দোয়া আমার মতো বাংলাদেশে বক্তার অভাব নেই আমার সাথে সুন্দর চেহারার বক্তার অভাব নাই কিন্তু কান্দানো বক্তা কয়জন আছে তাই দেখো এটা আমার ক্রেডিট না এটা আমার মার দোয়া আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কথা শুনে কত মা কত ভাই কানবে আমি বিশ্বাস করি নাই বিশ্বাস কর কি কোরআন ধরে বলছেন বিশ্বাস করি নাই কারণ আমি তো বারো বছরের বালক আমি বালক হই নেই আমার মা পাগলের মতো কি কয় আমার কথা শুনে কাঁদবে কেন কারণ আমার মা জানতো আমার এই ছেলের কণ্ঠাল্লে এমন জাদু দিছে ওর কণ্ঠ শুনে মানুষ একদিন কাঁদবে আমি ধোয়া করে দিয়ে গেলাম বাজানরে আমার দিকে তাকান গো আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাবার আগে আমি মাদ্রাসায় রওনা দিব তালবালিম বাবা দিবা আমার মা এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবা গাবি পালতো এখনো পালেন আমার বাবা আমাদের গাবিতে এই তারিখ যায় দেখলাম হুজুর সাত কেজি দুধ হয় আমার মা যখন ছিল আমার বয়স বারো বছর তিন কেজি দুধ হইতো ওই গাভীরে আমার মা তিন কেজি দুধ আমার বাবাকে দিয়ে দহন করাইয়া এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চেপে ধরে বলছিল ইলিয়াস রে ওয়াদা দে গো বাবা এই দুধ দিয়ে হাউসে কাউসার বানাইব না তুই না কার হাউসে কাউসার বানাবার মেডিসিন আল্লাহ তিনটা রাখছে এক নম্বরে দুধ দুই নম্বরে মধু তিন নম্বরে স্বচ্ছ পানি বাবা রে তুই আমার সাথে ওয়াদা দে এই দুধ আলো হাউজে কাউসার বানাবার এক নাম্বার তিনি পরম মেডিসিন এই দুধ জান্নাতের খাবার তুই একবার বল কোনদিন মাদ্রাসা ছেড়ে পালায়ন করবি না তুই যদি আলম হস গো বাবা আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম আমি তোরে দুধের দাবি ছাইরে দিব দিনাজপুরের যুবকরা যারা স্কুল কলেজে পড়স তুই কি বলতে পারবি আমার মতো তোর মা তোর দুধের দাবি ছেড়ে দিছে মা যদি দুধের দাবি না ছাড়ে দুনিয়ার কোন নবী পর্যন্ত মা পাইব না মা মায়ের দুধের ঋণ এত কঠিন বাবা এখন তোর মায়ের জন্য বসে বসে কাঁদবি আর চিল্লাবি জেহাদি ভাই কেন দশ বছর আগে তুমি আমাদের এই মাঠে আসলা না আমি তো আমার মায়ের কষ্ট দিছি আমার দুঃখিনী তো আর দুনিয়ায় বাইসে নাই আমি এখন কার কাছে যাই মাপ চাই আমার মা তো নাই আমি কার কাছে যাই বলি আব্বা আমার মাফ করে দেওয়া আমার তো সেই দরদি দুইটা না মামা বলে না মায়ের মতো জনম দুঃখিনী এই জগতে এ ভাই আয় তোর পাও দুটো দোষী রে ভাই দুনিয়ায় কোন রোজা নামাজ আসমানে যাবে না যদি তোর মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোনো মুফতি তোর ফতোয়া দিতে পারবে না তোর নামাজ কবুল হবে বল এই মাজলিসে যাদের মা দুঃখিনী ববে বেছে না তাহাদের মতো আমার ভাইজান জনম দুঃখী নেই পৃথিবীতে মায়ের দোয়ার চাইতে বড় মেডিসিন এই জগতে নাই রে ভাই এখন তুমি আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাইয়া কও আল্লাহ আমি আমার মায়ের সাথে বহুত বেয়াদবি করছি মা মাপ না করা পর্যন্ত বলে কোনো দোয়াস মানে যাবে না আমি কেঁদে কেঁদে আমার মায়ের পক্ষে একটা দরখাস্ত তোমার কাছে সাবমিট করলাম তুমি আমার মায়ের পক্ষে আমার দোয়াটা কবুল করো আল্লাহ আমার মা যদি আমার দুধের ঋণ ছেড়ে দেয় আমাকে আল্লাহ মাফ করে দিবে আমার মা যখন বললেন ইলিয়াস রে বল রে বাবা বল কোনোদিন মাদ্রাসা ছাড়বি না আমি বললাম আম্মা মাদ্রাসা পড়লে বলে মানুষ ভাত পায় না পরের বাড়ি খায় আমার আম্মা বলে তোর নানা ছিল আল্লামা শামসুনা ফরিদপুরের ছাত্র তোর নানার কোনো খাবারের অভাব ছিল না এই গোপালগঞ্জের জমিনে তোর নানা কত মানুষের বাড়িতে খতম পড়তো দোয়া করতো ইমামতি করতো তোর নানারে মানুষে হাতের উপরে করে নাচতো তোর নানারে এত পরিমাণ হাদিয়া দিত আমরা বাড়িতে খেয়ে পারতাম না হবা যান আমার মার কথা আমি দুনিয়ায় কত কথা ভুলে গেলাম মার কথা কেন ভুলতে পারি না আমার মায়ের তো মাদ্রাসায় গেলাম তিন মাস পরে আসিয়া দেখি আমার মা দুনিয়ায় নাই আমার মা আমার মাকে গোপালগঞ্জের মকসিদপুরের গুলি কবরে শোয়া দিল মায়ের লাশের পাশে দাঁড়াইয়া এইদিকে তাকাও হে তাল বেলিম বাবাজিরা আমি তো বারো বছরের ভালো মায়ের লাশের পাশে দাঁড়ায় কান্দি বলে মা আমার দুধ বাতের মধ্যে হাত চাইবে ধরে বিদায় দিয়ে তুমি কই পালাইলা মা আমার মা বলেছিল তোমার কথা শুনে কত মানুষ কান্দে ডাইনে বামে তাকায় দেখো কত বাবাজি কান্দে কত যুবক কান্দে এটা আমার ক্রেডিট নয় এটা আমার জনম দক্ষিণী মায়ের দোয়া বলেন ভাইরা ও আমার তালবেলিম বাবাজিরা সারা জীবন মা মা বলে কাঁদলাম সুখের অভাব নাই টাকা পয়সার অভাব আল্লাহ দেয় নাই এই যে হাজি সাহেব মায়ের নামে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বাড়ি করলাম ওই মাদ্রাসা দেখে আর সেই মৌলানা হাফেজ রবিউল ইসলাম এত সুন্দর করে মাদ্রাসা করেছি বাবা আমার তালবেলিম গুলারে বলছি তোদের কাছে আমি একটা টাকাও চাই না আমি যতদিন বেঁচে আছি ওয়াশ করে যা পাবো তোদের পিছনে খরচ করব এবার আমি একটা টাকাও কালেকশন করি না আমার মাদ্রাসার লাগিয়ে আমার এই রাতের ইনকাম দিয়ে আমি মাদ্রাসা চালাই কেন চালাই জানো নি আমার মা যেন কবরে শান্তিতে থাকে আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বহুত করে দিছি কারণ আমার ছেলে মেয়ে এখনো ছোট বাবা আমি আমার মায়ের জন্য এতিমখানা করছি বাবা আমি কোন ছাত্রের কাছ থেকে একটা টাকাও নিই না একশো ষাট জন ছেলে আমার মাদ্রাসায় পড়ে অবাজান আজকে যখন বিমানের নামলাম এই যে আমার আতিক ভাই বিমানের টিকিট দিছে সে সে বিমানের টিকিট এন্ট্রি করে দিছে তোমাকে দিনাজপুরের টিকা যদিও তাকে আমি টাকা দেই শুধু একটা কথা বলে দিয়ে যাই বিমান থেকে নামলাম আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বলতেছে ছাত্রদের ঠান্ডা লেগে গেছে কার্পেট কিনতে হবে আজকে আশি হাজার টাকার কার্পেট কিনা হয়েছে বাবা আশি হাজার টাকা লাগবে গালি স্যার আমি বললাম কোনো কম দামি গালিচা কিনবেন না দামি গালিচা কিনবেন মোটাটা আমার ছেলেরা ভাত খাবে পানি ফেলবে আমার ছেলেরা শীতের থেকে বাঁচবে আমার মায়ের কবরে আল্লাহ আরামের ব্যবস্থা করবে একটা টাকা আমি কারো কাছ থেকে নেই না রাত্রে কামাই সকালবেলা বাজারের পয়সা দেই গো বাবা লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় খরচ করি এই যে তোমরা বলো না এত টাকা নিয়ে বক্তারে কি করে দেখে আইসো কি করি অবাজান সব বক্তা একরকম নয় আমি গুনাগার যেই মাদ্রাসা করছি বুকটা ভরে যাবে এখানে আসার পরে খালেদ সাইফুল্লাহ আয়ুবি ভাই আমারে ফোন দিছে তখন আমি তার বাসায় ছিলাম আমারে বলে জেহাদ হিসাব কালকেও আপনার আলোচনা হইল মামুনুল হক সহ সবাই মিলে আমরা রুমের ভিতরে আলোচনা করলাম কি আলোচনা করলেন ভাইজান আমাদের এলেমওয়ালা বক্তাদের মধ্যে যাদের এলেম কালাম আছে ওয়াজ করে যারা তাদের মধ্যে আমরা বললাম জেহাদি সাহেব কাল্লা এলেমওয়ালা বক্তা দান করছে আল্লাহর কসম করে বলছি একটা মিথ্যা কথা বলি নাই খালেদ সাহেব আইবি আজকে বলছি আমরা আলোচনা করি জেহাদি সাহেবকে আল্লাহ এলেম দিছে বয়ান করার মতো আমি বললাম ভাইজান আপনার কাছে দোয়া চাই খালেদ সাহেব লাইবির মাদ্রাসার প্রধান বক্তাই বসুর আমি আমি কালেজ সাহেব লাইব্রেরি বললাম আমি আমার মাদ্রাসায় তোমারে দাওয়াত দিছি হাফিজুর রহমান সিদ্দিকের দিছি মামুনুল হকরে দিছি সরমুনাই আল্লাহর কুতুবরে দিছি মিজানুর রহমান সাহেব সাহেবকে দিছি আমার সাহেব আব্দুল মতিন বিন হুসাইনকে দিছি সরমুনার আল্লাহর কুতুবরে দিছি বাংলাদেশের কোনো বক্তা বড় বাদ নাই যে আমার মাদ্রাসায় যাবে না গত বড় গেছে এবারও যাবে আল্লাহ আকবার বলো আট লক্ষ টাকা গত বছর খরচ করছি এবার বারো লক্ষ টাকা বাজেট করছি কারো কাছ থেকে বারোটা টাকাও আমি নিব না যদি কেউ ইচ্ছা করে দেয় দিল তো না দিলে না দিল শুধু তোদের পাও ধরে বলছি ভাই এই কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা করছি একমাত্র আমার মায়ের কবরের শান্তির লাগে আমি কিছু চাই না শুধু চাই আমার মা আল্লাহ মাফ করে দিক আমার মা ভালো থাকলে আমার দুধের দাবি ছেড়ে দিব আর আমি ভালো থাকবো আল্লাহ আকবর জোরে বলো